Hey, কি খবর তোমাদের? So I was really bored today today I thought myself what can I do to entertain myself তখন একটা সুন্দর বুদ্ধি আমার মাথায় আসলো I can entertain myself by watching female Bangladeshi comedians don't get me wrong এটা একটা রোস্টিং ভিডিও না What I'm trying to do is I'm trying to understand women. I am trying to understand what makes them laugh. That's it. এটা তো একটা ভালো জিনিস. So uh, since I'm taking this really important step, আমি নিজেকে নিজে এই মেডেলটা গিফট করলাম I think I deserve this. Come on. Now, let's start. Once again, this is not a roasting video. So আমাদের ফার্স্ট উইকটিম হচ্ছে ডানা বাই জোস উইকটিম কেন বল ভাই তা খবর এখান খবর এখান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ হোলিও হালায় ভাই তা খবর I heard this song before এটা একটা অ্যাডে ছিল কার সাথে লীলা খেলতেছো কার সাথে ওর সাথে আরে এই কি সমস্যা সমস্যা কি আমাকে বলো তুমি ওর সাথে কি করতেছো তুমি আমাকে বলো ব্রে why is she hitting the cows গরুগুলোরে কেন মারতেছে that's that is not cool i'm sorry they're super sweaty তুইও সবগুলোর আমি দেখাবো তোদের তোদের রাখবো না i will eat all your lovers i will eat them eat them এটা কি কোনো বাংলা ছবির reference i'm i'm sorry i'm not getting this দাদা দাদা আমি না আজ আহ, কুরবানি উপলক্ষে একটা গাভী কিনতে এসেছি দাদা দেখিয়ে দাও না কোনটা কিনবো I'm sorry, people watch this crap. She has failed to make me smirk. This has 13 million views. I- This has to be good, right? I mean, this definitely has to be ar- up there. Hmm, that's a fountain. Ew. Did she just wash her hands in the fountain? What kind of uncultured? I'm, I'm, I'm sorry. I, I'm, I, পারবো না. can't even think of insults. আমার uh, মগজটা shut down করছে. I think I think we're done with Dana by Joes. Dana by Joes, more like Dana by Gross. I'm sorry. I'm sorry. I had to say that. Come on, that's funny. I'm sorry, Dana Bay. If you're watching this, pretty sure you won't. This was it's, it's not for me. Not for me. আমার জন্য না চলুন আমরা আরেকজনকে দেখে আসি Let's watch Karina Kaiser, Power of Khan. Yeah, we get it. Uh, সাকিব খানের দুই দিন পর পর বাচ্চা হয় And আমার মনে হয় আমার মাথায় সমস্যা আছে ভাই আম- আমি আমি let's check out the comments is it just me or is it little the best one of your best video আপু oh boy I'm not having a good feeling about this এটা যদি best video হয় তাহলে uh, why am I stuck at home watch the video till the end to know more মনোযোগ জোকস পার্ট ক্লাইমেট চেঞ্জের জন্য দেখতেছো কি অবস্থা I think it's high time that you need to step up and do something about it তো তোমরা ফ্রেন্ডরা মিলে তিন থেকে পাঁচজনের গ্রুপ বানিয়ে তোমাদের আইডিয়া শেয়ার করো on how to tackle global warming পারবো না আও six fifty nine followers I I I I I hi আমার তো কোনো ফলোয়ার্স নাই আই <laughs> থিঙ্ক আমার কন্টেন্টস বদলাতে হবে ফলোয়ার্স <laughs> বাড়াতে হলে আমি জানি না but it looks like I am the bad person ওই হিয়ার আমার আমার মাথায় সমস্যা আছে না হলে তো আমি আচ্ছা আমরা আর একটা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেখি বেঙ্গলি বয়েন she has million followers all this people are super famous আর এখানে আমি মশা মারছি তুমি দেখছো শাহতাজান প্রীতমের পাঁচ বছরের রিলেশনের পর ওরা কত সুন্দর বিয়ে করে ফেললো আর তুমি আমার সাথে পাঁচ মাসের রিলেশনের পরেও বিয়ে করতে পারলা না তোমার এক্স বেশি সুন্দর ছিল নাকি আমি বেশি সুন্দর তোমাকে যদি এক লাখ টাকা আর আমার মধ্যে কোনো একটা পিক করতে বলে তাহলে তুমি কোনটা পিক করবা আচ্ছা তুমি কি নতুন কাউরে পাইছো কারণ গত দুই ঘন্টা যাবো তুমি আমাকে একটাও কল দাও নাই ওকে আমি বুঝতে পারছি এখানে কি হচ্ছে all this people they are super up to date if male best friends were honest আমি বুঝি না তোর যদি আমার বন্ধুই রাখার ছিল তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করলি কেন না মানে ফ্রেন্ডশিপের তো ধাপে ধাপে একটা প্রমোশন দরকার আছে বন্ধু তারপর ভালোবাসার মানুষ আমি যখন তোরে বলি তুই খুব একটা ভালো ছেলে পাওয়া যাবি তুই কি বুঝস তো আমি ইনডাইরেক্টলি আমার নিজেরই মিন করতেছি তুই কি খুকু এই নতুন সানগ্লাসটাও কিনছি তোরে পটানোর জন্য কিন্তু তুই কি পটলি তোর এক্স বয়ফ্রেন্ড তো আমার চেয়েও বেশি খারাপ ছিল দেখতে তারপরও তো ওরা ডেট করছস তাহলে আমার দিকে তো তাকাইতে মন চায় না ওকে সো আমার মনে হয় এইসব জিনিস মেয়েরা আরও রিলেট করতে পারবে definitely because they do go through the situations বেরা males are there might find this funny ওরা ওরা এটা দেখে ভাববে যে ও আচ্ছা আমিও তো এই সিচুয়েশনে ছিলাম আহ আমাদের ফাইনাল উইকটিম হচ্ছে Ratul Sinha no wait I'm, I'm not gonna watch Ratul Sinha's video ও একটা মেয়ে is not a girl but there is something I can learn from her ওর ফিমেল অডিয়েন্স অনেক বেশি সো ইন ওয়ে আমি আমি রাতুল সিনহার ভিডিও এই জন্য দেখছি কারণ আমার আমার বেশিরভাগ অডিয়েন্স কিন্তু মেলস আমার কোনো ফিমেল ভিউয়ার নেই আমি প্রিটি শিওর যেগুলো আছে ওগুলো সব ফেক অ্যাকাউন্টস এখনও কয়েকজন কমেন্ট করবে ও ভাইয়া আমি তো একটা মেয়ে শ্যার আপ ডিউড তুমি একটা পোলা তোমার নুনু আছে And I feel like he's a nice dude. I, I just have to see if he's, you know, funny. watching movies with family. Let's let's check this out. রিমোটটা কোথায়? রিমোট শালা তোমার ভাই কল দিছিল কিন্তু দুপুরবেলা আর কমার্শিয়াল মুভি আমি দেখি আমি শুধু আর্ট ফিল্ম দেখি নোলানের মুভি ছাড়া আমি কারো মুভি দেখি না রাকিন ভাইয়ের মতো মোস্টা কেন যে থাকে না আমরা ফ্রেন্ডস হতে পারি না পুরো ধানমন্ডি এরিয়াতে আমার মতো লয়াল কাউকে পাবা না ঠিক আছে শুধু তুমি আমাকে আমার মতো করে বুঝো আমি গিটার বাজাতে পারি বাঁশি বাজাতে পারি পিয়ানো বাজাতে পারি and it's cheesy but I think he can be a good actor ওর কিন্তু ক্যামেরা প্রেজেন্স ভালো আছে আই থিঙ্ক আরেকটা আরেকটা ভিডিও দেখা যায় আর আরেকটা ভিডিও দেখলে হাসবো আমরা জিম করি বুঝছো আমরা ওদের থেকে অলরেডি বেটার তোরা ক্রিঞ্জে টেঞ্জে যাই বলস ভাই নিউ ইয়ার নিউ মি ভাবতেছি সাপ্লিমেন্ট নেব শাকসবজি কি খায় মিট খাবা আর কাঁচা ডিম সাপ্লিমেন্টের দিকে প্রোটিন শেক ছিল ওটা কোথায় দরজাটা মনে কাটাইতে হবে আমার ট্রেনার বলছে দুই মাসের মধ্যে বডি চেঞ্জ হয়ে যাবে See, I know what's happening here. I am too old. Or target audience কিন্তু teenagers মনে হয়. And they might definitely find this funny. I mean, if I was uh, 13 and if I was watching this, I, I would maybe still not sure কারণ আমার আমার মাথায় তো একটু <laughs> সমস্যা আছে well I guess uh, I've, I've come to an end um, just like I said এটা এটা একটা রোস্টিং ভিডিও ছিল না তো please dont be mad i just in life এখন হাসি না আসলে তো ভাই জোর করে হাসতে পারবো না at the end of the day comedy is subjective well এগুলো দেখার পরে আমি প্রিটি শিওর মেয়েদেরকে কীভাবে হাসাতে হয় আমি এখনও জানি না but I am still going to keep the medal because এই যে এফর্টটা আমি দিয়েছি I think I deserve this on behalf of all the women out there. I, I guess I made a joke. Bro, I'm gonna get so much hate for this.